আপনি সুরায় তাহারে যান সুরায় তাহারা তিন নম্বর আয়াত ইন্নাম ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা আমি মানুষকে সাবিল সঠিক পথ আমি দেখিয়ে দিয়েছি ইম্মা শাকির হয়তো সে কৃতজ্ঞ হবে ও ইম্মা কাফুরা না হয়তো সে অকৃতজ্ঞ হবে আমি তাকে স্বাধীনতা দিয়েছি ফালা ইকরা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ অসংখ্য আয়াত অসংখ্য আল্লাহ মানুষকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে কি দিয়েছে ধর্মীয় কি স্বাধীনতা আমরা কিছুজনকে দেখেছি ভারতের ভিতরে লাঠি দিয়ে পিটাচ্ছে পিটাই পিটাই বলতেছে রাম রাম বল রাম রাম বললেন না কারণ বন্দুক দিয়ে মানুষকে পিটিয়ে পিটিয়ে ইসলাম মুসলমান বানানো বা অন্য একটা ধর্মে মানুষকে বাধ্য করার সেই অধিকার আল্লাহ রবুল্লা আলমিন কাউকে দান করে নেয় মানুষ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করবে আর কেউ যদি স্বেচ্ছায় মুসলমান হয় তার উপরে কেউ আবার প্রমাণ কাটাবে তাকে মারধর করবে সেই অধিকারও আল্লাহ রব্বুল আলমিন দেন নাই ঠিক কিনা বলেন তবে একটা কথা আছে ইসলাম মানুষকে বাধ্য করেন করবে না যে তুমি মুসলমান হও কিন্তু তুমি একবার বুঝে শুনে মুসলমান হয়ে যাওয়ার পর কেউ যদি ইসলাম ত্যাগ করে সে হল মোরতাদ আমার রাসুল বলেন মান বাদ্দালা দিন যে ইসলাম ধর্ম স্বেচ্ছায় গ্রহণ করার পরে ইসলাম ত্যাগ করলো ইসলামে যদি কোন হুকুমত থাকে তাকে হত্যা করা ওয়াজিব কারণ তুমি বুঝে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলে আবার বের হলে কেন কারণ ইসলাম হলো সত্য ধর্ম ঠিক কিনা বলে এই জন্য আমাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে বাইরে আমার বন্ধুরা আমার এই জন্য বর্তমানে আমরা হিন্দুদের নিয়ে কিছু বলি না তাদের ধর্ম আছে তারা পালন করছে খ্রিস্টান আছে ইহুদি আছে কিন্তু তারা মুসলমান নাম দাঁড়ে মুসলমান নাম নিয়ে তারা নাস্তিক হয়ে যায় আল্লাহকে অস্বীকার করে কোরআনকে অস্বীকার করে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল আছে থাকবে কারণ তুমি মুসলমান হয়ে কোরআনকে অস্বীকার করেছ তুমি কেমন মুসলমান হয়েছ মুসলমান হয়ে মুসলমান হয়ে হাদিসকে অস্বীকার করো মুসলমান হয়ে পরকালকে অস্বীকার করো মুসলমান হয়ে কোরআনের বিধানকে অস্বীকার করো এটা কি মুসলমানের কাজ আল্লাহ রাবুল আলমী সকলকে বুঝবার তো দান করুন সকলে আমিন আল্লাহ রাবুল আলমী ব্যক্তি স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা যেমন দিয়েছেন আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যাপারে পান করার ব্যাপারও স্বাধীনতা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা আমি যা তোমাদের জন্য হালাল করেছি ওই হালাল রিজিক থেকে তোমরা ইচ্ছে মতো খাও আমার আল্লাহ কি রহমান আমাদেরকে খাওয়ার স্বাধীনতা দিলেন আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না কি করো না অপচয় করো না আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না আল্লাহ বলেছেন যারা অপচয় করে অপচয়কারীরা হলো শয়তানের ভাই কার ভাই শয়তানের ভাই অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলমিন স্বামীকে স্ত্রীর সাথে সহবাসের স্বাধীনতা হে স্বামীরা তোমরা স্ত্রীর সাথে মিলন করো আলমিন তোমাদের ভাগ্যে যে নারী পুরুষ সন্তান রেখেছে তোমরা সেটা তালাশ করো ঠিক কিনা বর্তমানে দুঃখের বিষয় এখন দেখা যায় স্ত্রী স্বামীর বিরুদ্ধে দর্শনের মামলা করেছে কথা বুঝলেন নাই স্ত্রী স্বামীর বিরুদ্ধে কিসের মামলা করেছে দর্শন স্বামী আর স্ত্রীর মধ্যে দর্শন কিভাবে হয় আমার তো বুঝে আসে না ঠিক কিনা বলেন এভাবে ইসলাম স্বামীকে স্বাধীনতা দিয়েছে আর স্বাধীনতা কোরআনের স্বাধীনতার বিরুদ্ধে আজকে মামলা হচ্ছে এই কোরআন আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতা সম্পর্কে আমাদেরকে জ্ঞান রাখতে হবে আমরা অনেকে আবার স্বাধীনতার নামে আমরা মুখ দিয়ে আমাদের যা যা ইচ্ছা আমরা তাই তাই বলতে থাকি আসলে নাই এই মুখকে আমাদের সংযম করতে হবে আমার রসুল বলেন যে তার মুখ এবং লজ্জাস্থানকে হেফাজত করলো আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম স্বাধীনতা আল্লাহর বড় নিয়ামত কিন্তু আমি এই স্বাধীনতাকে যদি অপব্যাখ্যা করে আমি কোন ধর্মকে আঘাত করি কোন ব্যক্তি ব্যক্তিত্বর উপর আঘাত করি কোন মানুষের সম্মান হানি করি তার নাম কিন্তু স্বাধীনতা নয় ঠিক কিনা বলে ভাইয়ের আমার বন্ধুরা আমার যেই স্বাধীনতার ব্যাপারে সবচেয়ে আমি হজরত অমরের সেই বাণীকে আপনাদের কাছে স্মরণ করে দিতে চাই মুসলমানদের খোলাফাই রাশেদের দ্বিতীয় হলিমা হজরত ওমর ফারুক তিনি হলিমা হওয়ার পরে জোরালো ভাষণে বলেছিলেন মাতা আইহান্নাস মাতা ইস্তা আবাদ নাস হে লোক সকল যখন তোমরা মানুষকে দাস বানাচ্ছ মানুষকে যখন তোমরা দাস বানাও তার মা তো তাকে চিরঞ্জীব স্বাধীন করে জন্ম দিয়েছেন ঠিক কিনা বলেন ওমর বলেন পৃথিবীর প্রতিটি মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে একজন স্বাধীন মানুষকে কেন তোমরা দাস বানাচ্ছ হজরত মরের এই তৎকালীন যুগে আরবের সারা বিশ্বের যারা জালিম ছিল সকল অত্যাচারের কর্ণে তাদের হাত পিড়ানি দিয়েছে তাদের কন্যা কোহরে বজ্রের মতো আঘাত দিয়েছে জুড়ে বলুন সোহান এবং কিতাবের ভিতরে লেখেন ওয়ারিকু মাদাজি আল মুস্তাকবিরিন ওমরের বাসনের মধ্যে সে অভাব ছিল সে শক্তি ছিল ওনার এক বাসনে সারা পৃথিবী পরিবর্তন যেই কোন মানুষকে কোন জাতিকে দাস বানিয়ে রাখা তা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রাখা সাংস্কৃতিক ভাবে ধর্মীয় ভাবে তাদের সব কিছুতে অর্থনৈতিক ভাবে এটা আমার আল্লাহ কি করেন না পছন্দ করেন না ভাইয়ের আমার বন্ধুরা আমার আমাদের নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন আরবের ঐতিহাসিক বীর আমের রবি আল্লাহ কৃষ্ণার দরবারে চিঠি দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে পাঠালেন তখন তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কেন এসেছো তখন আমের রাজি আল্লাহ আমার নবীজি কলেজার টুকরা সাহাবি উনি বলেছিলেন আল্লাহ রব্বুল আলমী আমাদের নবী এবং আমার নবীর সাহাবিদেরকে মুসলিম জাতিকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে মুক্ত করার জন্য মানুষের দাসত্ব দেখে মানুষের রবের দাসত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষ মানুষের দাসত্ব করবে এটা আমার আল্লাহ চাই না আমার রাসুল চাই না এটা মুসলমানের ধর্ম নয় মুসলমানের ধর্ম হচ্ছে মানুষ মানুষের দাসত্ব করবে না মানুষ মানুষের প্রভুর দাসত্ব করবে ভাইরা আমার বন্ধুরা আমার আল ইসলাম ইনসান ইসলাম ধর্ম শুধুমাত্র পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব জাতিকে দাসত্ব থেকে মুক্তির কথা বলেছেন নারী জাতিকে মুক্তি দিয়েছেন এই স্বাধীনতার কথা মুক্তির কথা দাসত্ব থেকে মুক্ত হওয়ার কথা একমাত্র ইসলাম সর্বপ্রথম কোরআন এবং হাদিসের মাধ্যমে পৃথিবীবাসীকে স্বাধীনতার বাণী শুনিয়েছিলেন মানুষকে মুক্ত থাকার স্বাধীনতার বাণী শুনিয়েছিলেন ইসলাম আসার পূর্বে এই পৃথিবীতে ছিল দাসত্বের বাজার এখন তরকারির বাজার হয় তখন ছিল মানুষের বেচা কিনার বাজার হয়